আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা থেকে শুরু করে এসিও করা পর্যন্ত শিখব এবং আমরা প্রথমে আমরা যদি একটু সার্চ করি এটা হচ্ছে এই কাজটা আপনার কখন করতে হবে এই কাজটা মূলত করতে হবে আপনি যখন একটা চ্যানেলের ফুল অ্যাক্সেস পাবেন কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে ইউটিউবের ফুল অ্যাক্সেস দিবে এবং সেখানে আপনাকে ভিডিও পাবলিক থেকে শুরু করে এসিও করা পর্যন্ত টোটাল ম্যানেজমেন্টের কাজটা দিবে তখন আপনি এই কাজটা করতে পারবেন আর এটার উপর কিন্তু মোটামুটি ভালোই কাজ আছে যদি আপনি একটু ইয়া দেখেন ইউটিউব চ্যানেল বা ইউটিউব ভিডিও এসিও তাহলে দেখবেন অনেক ফাইবারে অনেক সার্ভিস দিতেছে এটার উপর অনেক চাহিদা এই কাজের উপরে এসিও পাঁচ হাজার ওকে সমস্যা নাই তো দেখেন আমি যখন এসিও কথাটা লিখে সার্চ করছি তো মোটামুটি পাঁচ হাজার সার্ভিস আসছে যারা শুধু ভিডিও এসিও করে এখানে ইউটিউবের ভিডিও এসিও করে তো এখানে দেখেন কি পরিমাণ কাজ পাচ্ছে আর এই সার্ভিসটা আপডেট করে ফেলছে ওকে যাই হোক ব্যাপার না এখানে দেখেন দুইশো প্লাস দুইশো সাতাশিটা সরি সাতষট্টিটা কাজ করছে এখানে দুইশো উনত্রিশটা এখানে সাতশো ডলার করে নিচ্ছে প্রো সার্ভিস ওকে এই একজন অষ্টাশিটা কাজ কমপ্লিট করছে একজন চারশো ওকে আমি এটা দেখতে পারি এখানে এক এখানে এসিও রিপোর্ট এটা না এখানে আবার অন্যটা চলে আসছে চ্যানেল র্যাঙ্কিং এই যে একটা এই মূল কাজটা হচ্ছে আপনার ভিডিও এসে করে দিতে বেশি ভালোই এই সার্ভিসটা খুবই পপুলার সার্ভিস আপনি যদি ফাইবারে কাজগুলো করেন তাহলে এই সার্ভিস আপনি দিতে পারেন এটার প্রচুর চাহিদা আছে এখানে দেখেন এখানে কি করে তারা এখানে করে মূলত একটা ভিডিও আপলোড করে দেয় এবং ভিডিওর ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এগুলো তিনি এই ভিডিওর ভিতরে দেয় ঠিক আছে একটা একটা ভিডিও ফুল অপটিমাইজেশন করে তো কিভাবে করতে হয় কোন সফটওয়্যার দেওয়া এই এসিওর কাজগুলো করতে হয় এগুলো আমরা দেখব সমস্যা নাই তো এখানে দেখি কি লেখছে I will do best YouTube video SEO to rank on the top page okay তারা যেটা বলতে চাইতেছে সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও এসিও করবে এবং সেটা টপ পজিশনে রাখবে আর কি তো এখানে আরেকটা যদি আমরা সার্ভিস দেখি এখানে সেম একই কাজ এখানে তিনি একটা ভিডিও এসিও করে দিবে SEO optimise for one video YouTube friendly title description okay এত সেন্টেন্স অ্যান্ড এত ট্যাক্স ওকে তো এখানে তিনি ফুল একটা ভিডিও অপটিমাইজেশন করে দিবে পনেরো ডলারে আর তিনি দিচ্ছে মাত্র দশ ডলার আপনি পাঁচ ডলার দিয়ে শুরু করতে পারেন এই কাজটা প্রথমে আপনার রিভিউ দরকার পড়বে মানে রিভিউ লাগবে আর কি কাজটা করতে গেলে অনেক রিভিউ দরকার পড়বে তো যখন আপনি কাজটা কম টাকায় দিবেন দেখা যাবে যে অনেক রিভিউ চলে আসবে আপনার যখন বিশটা পঁচিশটা তিরিশটা রিভিউ হয়ে যাবে আপনার ফাইবার অ্যাকাউন্টের ভিতরে আপনার অ্যাকাউন্টটা যখন বাড়ি হয়ে যাবে তখন আপনি প্রাইসিংটা বাড়াই দিতে পারেন এই একজন ছয়শো প্লাস কাজ করে ফেলছে ছয়শো পঁচিশটা তো তার বর্তমানে পঞ্চাশটা কাজ রানিং আছে ইউটিউব ভিডিও এসিওর কাজ তিনি পঁচিশ ডলার করে নিচ্ছে একটা করে ভিডিও এসিও e করার জন্য এখানে I will create YouTube video SEO title okay SEO title করবে ডেসক্রিপশন দেবে হ্যাশট্যাগ দেবে ট্যাগ দিবে coding for on video okay তো এই হচ্ছে কাজ কাজ খুব একটা কঠিন না সিম্পল কাজ যে কেউ করতে পারে কিন্তু সিস্টেমগুলো জানতে হবে ওকে তো দেখেন এখানে প্রচুর সার্ভিস আছে এরকম সার্ভিস একজনে পাঁচশো এক হাজার করে কাজ করছে আমাদের আগে স্টুডেন্ট লেভেল টুয়ে আছে এইটা কাজ করে শুধু এটা এই এই মানে এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করাই ফেলছে তিনি মানে ইউটিউব ভিডিও এসিওর কাজ করে তিনি তো দেখেন আপনি যদি অনলাইনে দেখেন তাহলে আপনার প্রতিযোগী কত মাত্র পাঁচশো ছিয়াত্তর জন আপনার প্রতিযোগী অনলাইনে আমাদের কারো আছে কি এখন কেউ আছে এখানে প্রথম পজিশনে কেউ কি ইউটিউব ভিডিও রেসিওর গিক পাবলিশ করছেন এখানে দুই একজন মনে হয় পুরাতন ব্যাচের তা আছেন ওইটা কী দিয়ে র্যাঙ্ক করছে কী দিয়ে র্যাঙ্ক করছেন আপনাদের গিক ভিডিও এসইও আর প্রমোশন ও বুঝতে পারছি এটাতে র্যাঙ্ক করানো হয় না ওকে সমস্যা নাই আপনি আবার আরেকটা বানাইতে পারবেন এটার উপরে গিয়ে সমস্যা নাই দেখি তিন নাম্বার পজিশনে পর্যন্ত কারোর এই কিওয়ার্ডটা মনে হয় আপনাদের র্যাঙ্ক করাইতে দেই নাই এটা নাও পেতে পারি সম্ভবত বুঝতে পারছি ওকে যাই হোক তাহলে আমরা কাজটা শুরু করি কীভাবে কাজটা করতে হয় তো ওকে আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে আমরা ফার্স্ট টাইমে কি করব আমাদের চ্যানেলে চলে যাব এই কাজটা করার জন্য যেহেতু এই কাজের চাহিদা খুব মার্কেট প্লেসে বেশি তো আমরা চাইলে এই সার্ভিসটা ভালোভাবে দিতে পারি তো ওকে তো আপনি এই কাজটা করার আগে ফার্স্ট টাইমে আপনার দুইটা টুলস লাগবে দুইটা টুলস মাস্ট বি লাগবে টুলসগুলো হচ্ছে একটা নাম হচ্ছে বিডিআই কিউ এবং কিওয়ার্ড এভরি হিয়ার এই দুইটা টুলস আপনার লাগবে তো যদি থাকে তাহলে তো হইলই আর না থাকলে আপনি এখান থেকে দেখেন তিনটে থ্রি ডট আছে এখানে ক্লিক করবেন মোড়ে ক্লিক করবেন মোড় থেকে চলে যাবেন হচ্ছে এক্সট্রেকশনে এক্সট্রেকশনের এখানে আইসা মেন মেনুতে ক্লিক করবেন এবং ওপেন ক্রম ক্রম ওয়েব স্টোরি এখানে ক্লিক করবেন তো এখানে লিখবেন বিআইডিআইকিউ কিউ এটা লিখে সার্চ করবেন আপনার ফার্স্ট কাজ হবে ভিডিও আপলোড করার আগে আপনি প্রথমে আইসা বিডিআইকিউ কিউ সার্চ করবেন এই একটা এক্সট্রেকশন নামায় নিতে হবে তাহলে আমি ধরেন এটা হচ্ছে আমার একটা এক্সট্রেকশন তাহলে আমি এটা এখান থেকে অ্যাড করে ফেলবো যেহেতু আমার এটা অলরেডি একটা অ্যাড করা আছে সেই জন্য এখানে দেখাচ্ছে যে রিমুভ ফ্রম আর আপনার যদি অ্যাড না করা থাকে তাহলে দেখাবে অ্যাডে এক্সট্রাকশন ধরেন আমি এটা রিমুভ করে দিচ্ছি ওকে রিমুভ করে দেই এবার দেখেন দেখাচ্ছে অ্যাডে এক্সট্রাকশন এখানে ক্লিক করবেন এবার অ্যাডে এক্সট্রাকশন এখানে ক্লিক করবেন তো এটা যখন এটা যখন হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে ডাউনলোড হয়ে এখানে অ্যাড হয়ে যাবে এবং আরেকটা নাম হচ্ছে যেটা বলছিলাম আবার সেমভাবে ওপেন দ্য কম ওয়েব স্টোর এখানে চলে যাবেন keyword every here keyword keyword every here everywhere এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন ওকে এটা অ্যাড হয়ে গেছে সেটা বলতেছে ওকে ওইটা আপাতত থাক আমরা এটাকে অ্যাড করি প্রথম যেটা দেখতেছেন এটা হচ্ছে কিওয়ার্ড এভরি হেয়ারের টুলস এটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন কয়েকজন আসতে পারতেছে না ক্লাসে জানতে পারতেছে না জান তো ও কারো তো ভয়েস আসলো না ওকে তাহলে আমরা এই দুইটা এক্সটেনশনটা নামায় নিব ওকে আমি এই দুইটা যেহেতু নামানো শেষ তাহলে আমি এই দুইটা কেটে দিই হ্যাঁ এবার আপনার ফার্স্ট কাজটা হবে ওকে ফার্স্ট কাজটা হবে এই প্রথম আপনার বিডিআই কিউ একটা সাইন আপ করা ওকে আমরা সাইন আপ তো এখানে আমাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে এবং তারা একটা সুন্দর করে একটা ভিডিও দিয়ে দিছে কিভাবে ভিডিওটাকে মানে আপনি কিওয়ার্ড এভরি হেয়ার সরি বিডিআই এর ভিতরে আপনি সাইন আপ করবেন এখানে একটা ভিডিও দিয়ে দিছে তারা আপনি এটাও দেখতে পারেন অথবা এটা রিলোড করে নিন আমরা চাইলে আমাদের মতো করেও সাইন আপ করতে পারবো ধরেন আমি এটা কেটে দিলাম এটা আমার দেখার দরকার নাই আমি চলে গেলাম আমাদের ইউটিউব ইউটিউবে আমরা এখান থেকে ধরেন ইউটিউবে চলে যাব ডাইরেক্ট একটা ভিডিওতে যাব এখনও দেখেন কিওয়ার্ড এভরি হেয়ারটা ফাইনালি ই করা হয় নাই ঠিক আছে অ্যাড করা হয় নাই ধরেন আমি লিখতে চাচ্ছি digital marketing digital digital marketing এটা লিখে সার্চ করব ওকে সার্চ করার পরে আমি চাইলে কারো ভিডিও দেখলে দেখতে পারবেন যে কারো ভিডিও আমার সামনে ফুলভাবে মানে ট্যাগগুলো বের হবে না কারো ভিডিও থেকে যদি আমি ট্যাগ নিতে চাই জরেন আপনার ট্যাগ নেওয়ার প্রয়োজন হইল তাহলে আপনি নিতে পারবেন না যদি আপনার এক্সট্রিকশনটা না থাকে এখানে সবগুলো দেখাবে এই পাস দিয়েই দেখাবে যে এখানে এই এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতেছে তো এখানে দেখেন শুধু আমাকে দেখাচ্ছে এখানে যে কিওয়ার্ড এভরি হেয়ার আছে ওইটা তার দেখাচ্ছে তার মানে আর বিডিআই কিউ যে আমি অ্যাড করছি সেটা তো আমার বিডিআই কিউর যেটা আছে ওইটা দেখাচ্ছে না কারণ হচ্ছে ওইখানে আমাকে সাইন আপ করা হয় নাই তাহলে আপনাকে ফার্স্ট টাইম এই যে এখানে দেখেন একটা মেঘের মতো আইকন আছে এটার বলা হয় এক্সট্রেকশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে বিডিআই কিউ যেটা আছে না আমরা যেটা কিছুক্ষণ আগে অন করলাম বা অ্যাড করলাম সেটা আমরা এখান থেকে পিন করে দিব পিন করে দিলাম পিন করা শেষ এবার আমি একটু এটা রিলোড করতে পারি রিলোড আমার কথা কি বোঝা যাইতেছে হ্যালো ওকে ওকে ভিডিআই কিউটা আগে মানে চালু হয়ে যাক তারপরে আমরা আসলে ডিটেলসটা বুঝতে পারবো তো এই যে দেখেন এখন যখন আমি ভিডিআই কিউটা ওপেন করছি তখন কিন্তু এই ভিডিওর প্রথমেই কিউ ভিউটা আসতেছে এটা হচ্ছে ভিডিআই কিউ এর ভিউ আসতেছে এতক্ষণ কিন্তু আসলো হচ্ছে কিওয়ার্ড এভরি হেয়ারেরটা আসলো ঠিক আছে ওই টুল সেটটা আসলো কিন্তু এখন কিন্তু আমি তার সমস্ত কিছু দেখতে পাচ্ছি দেখেন সমস্ত কিছু ট্র্যাক কিন্তু এখানে কথা হচ্ছে এর আগে আমার ভিডিআই কিউটা ই করা ছিল মানে সাইন আপ করা ছিল সেই জন্য অটোমেটিক সাইন আপ হয়ে গেছে যদি আপনার না থাকে তাহলে আপনি একটা জিমেল দেওয়া সাইন আপ করে নিতে হবে আমি যদি এখানে লগ আউট করে ফেলি এটা লগ আউট করে ফেললাম ওকে দেখেন এরকম থাকবে আপনার এরকম দেখাবে যখন আপনি এখানে আসবেন এরকম দেখাবে তো আপনাকে কি করতে হবে এখানে সাইন আপে ক্লিক করতে হবে তো ওকে সাইন আপে ক্লিক করব তো আমাদের এখান থেকে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিব কাজ শেষ ওকে আমরা এখান থেকে ডাইরেক্ট গুগল অ্যাকাউন্টটা সাইন আপ করি গুগল থেকে ডাইরেক্ট তো এখানে চলে যাব ওকে আমি আমার এই অ্যাকাউন্টটা থেকে আমি এটা মানে সাইন আপ করতে চাচ্ছি ওকে আমি এখানে থেকে সাইন আপ করতে চাচ্ছি তো আমি এটা অ্যাড করে ফেললাম ওকে তো দেখেন আমার সাইন আপ কিন্তু হয়ে গেল ওকে দেখেন আমার কিন্তু সাইন আপ হয়ে গেছে তো এইভাবে আপনারা সাইন আপ করতে পারবেন না একদম সহজ কিন্তু যে কেউ করতে পারবে এটা তো এবার দেখেন এই ভিডিওর মানে এখানে তারা কি কি ট্যাগ ব্যবহার করছে এবং তারা এখানে কি কি যাবতীয় চ্যানেলে কি ধরনের ট্যাগ ব্যবহার করছে সেগুলো আমরা কিভাবে দেখব তো আমরা গত পর্বের ক্লাসে আমরা দেখাইছিলাম যে একটা চ্যানেল কিভাবে সেট করতে হয় অপটিমাইজেশন করতে হয় এবং ট্যাগগুলোকে বসাইতে হয় এটা আমি দেখাইছিলাম তো কোথায় কি বসাবেন ওইটা হয়তো দেখাইছিলাম তো এবার দেখেন আমি দেখতে পারবো ট্যাগ সবসময় দুই জায়গায় ব্যবহার করা হয় একটা হচ্ছে এই এক্সট্রেকশনের মাধ্যমে আপনি দুই জায়গার ট্যাগ আপনি দেখতে পারবেন কিসে কিসে ট্যাগ আপনি নিচের যদি আসেন এটা হচ্ছে চ্যানেল ট্যাগ চ্যানেলের ভিতরে কি কি ট্যাগ তারা ব্যবহার করছে এটা সবটা ভিডিওর নিচে আপনি দেখতে পারবেন যে এইগুলো তার চ্যানেল ট্যাগ এবং এটা হচ্ছে টপিক হচ্ছে এটা তারপরে এখানে ভিডিও ট্যাগগুলো হচ্ছে এটা তো এই যে ট্যাগগুলো এখানে দেখেন নাম্বার দেখাচ্ছে এই নাম্বারগুলোর মানে জানেন কেউ এই নাম্বারগুলোর মানে হচ্ছে এই ট্যাগটা দিয়ে যদি কেউ সার্চ করে ইউটিউবে তাহলে প্রথমেই তাকে খুঁজে পাওয়া যাবে মানে প্রথম নাম্বার এবং এই ট্যাগটা দিয়ে যদি কেউ সার্চ করে ইউটিউবের সার্চে তো তাকে দেখা যাবে তেপ্পান্ন নাম্বার পজিশনে তো দেখি ফার্স্ট টাইম যেটা আছে এটা আমি কপি করব কপি করে আমি ইয়েতে চলে যাব এক অ্যানকম মোডে চলে যাব এনকম মোডে হিস্ট্রি থাকে না তাহলে আমরা এনকম মোড থেকে ইউটিউব লিখে সার্চ করব করার পরে আমরা এবার আমরা ওই ট্যাগটা লিখে সার্চ করব ধরেন এই ট্যাগটা লিখে আমরা সার্চ করি এটা লিখে যখন আমরা সার্চ করব তখন ওই লোকটাকে আমরা দেখেন ফার্স্টে পাবো দেখেন এটা হচ্ছে অ্যাড ইউটিউবের অ্যাড চলতেছে এটা না মেন রেজাল্ট হচ্ছে এটা ঠিক আছে এই যে তাকে আমরা প্রথমে পেয়ে গেলাম তার মানে এসিও যদি করেন আপনি যদি বিশটা তিরিশটা ট্যাগ ব্যবহার করেন সেখান থেকে যদি যে কোনো একটা ট্যাগটাও যদি র্যাঙ্ক করে বা র্যাঙ্ক হয়ে যায় তাহলে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণ ভিউ পাবেন সাবস্ক্রাইবার পাবেন অস টাইম পাবেন হ্যাঁ এবার এখানে কথা হচ্ছে যে আমি নতুন চ্যানেলে আমি ভিডিও বানানোর সাথে সাথে কি এক নাম্বার দুই নাম্বার পজিশনে যাবে না মিনিমাম আপনাকে তো ছয় মাস কষ্ট করতে হবে আপনি যদি হুট করে যাইতে পারে এটা বলা যাবে না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে চলে যাবে কিন্তু আমি আমার বেলায় দেখছি যে আমার তিন মাস পর থেকে আমার ভিডিওগুলো র্যাঙ্ক করা শুরু করছে বা আমি র্যাঙ্ক করাইতে পারছি কিন্তু তার আগে যে কাজগুলো করছি খুব একটা র্যাঙ্ক করে নাই কোনো না কোনো পজিশনে থাকছে সবগুলো ঠিকঠাক করছি তারপরেও আমার ভিডিওটা র্যাঙ্ক করে নাই কারণ হচ্ছে এখানে পারফরমেন্সের উপর বা চ্যানেলের পারফরমেন্স এবং ভিডিওর কোয়ালিটির উপর বেস করে তারা র্যাঙ্কগুলো দিয়ে দেয় তারপরে আপনাকে কাজগুলো করতে হবে নতুন নতুন টপিকের উপর যদি কাজ করেন তাহলে দেখা যাবে যে আপনার ভিডিওটা প্রথম পজিশনে চলে যাবে ঠিক আছে আপনি একটা নির্দিষ্ট কিওয়ার্ডটাকে প্রায়োরিটি দিলেন এখানে এই যে দেখেন এই কথাটা কোথায় কোথায় আছে দেখেন how to do digital marketing okay এখানে দেখেন এই কথাগুলো দেখা আছে প্রথমে এটা আছে তারপরে দেখেন আবার ডিজিটাল মার্কেটিং কথাটা লেখছে তারপরে লাস্টে একটা অ্যাড করে দিছি ইন বাংলাদেশ তো এই যে মেন কিওয়ার্ডটা তার হচ্ছে এটা তার উদ্দেশ্য ছিল এই কিওয়ার্ডটাতে যেন র্যাঙ্ক করে তিনি কিন্তু এই কিওয়ার্ডটা দিয়েই র্যাঙ্ক করাইতে পারছে তো কিন্তু তিনি কিন্তু একদিনে কিন্তু র্যাঙ্ক করাতে মানে করাইতে পারে নাই এটা হয়তো তার সময় লাগছে মানে অনেকগুলো ভিডিও পাবলিক হওয়ার পরে মূলত দেখা যায় তার র্যাঙ্কিং চলে আসে অটোমেটিকলি আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন দেখা যাবে যে আপনার পারফরমেন্স মানে চ্যানেল পারফরমেন্স খুব ভালো করে এই যে এখানে দেখেন এসিওর পারফরমেন্সটা কত আছে দেখেন একচল্লিশ পার্সেন্ট তিনি এসিও করছে একচল্লিশ পার্সেন্ট কিন্তু সবসময় এটা আপনাকে করতে হবে আটচল্লিশ পার্সেন্ট ছয়চল্লিশ পার্সেন্ট মিনিমাম তাহলে আপনি মোটামুটি মানে ভালো র্যাঙ্কিংয়ে আপনার এসিও করা হবে আপনি যদি ছয়চল্লিশ পার্সেন্ট তুলতে পারেন তাহলে মনে করেন যে আপনার অন্য যেমন টিউব বিডি আছে টিউব বিডির ওইখানে আপনাকে হান্ড্রেড পারসেন্ট এসি স্কোর দেখাবে আর পারফরমেন্স হচ্ছে ভিডিওর কোয়ালিটি এবং এই ভিডিওটা কীরকম পারফরমেন্স করে এটা হচ্ছে গুগল মানে ইউটিউবে সেট করে বলা যাবে না যে এই ভিডিওর পারফরমেন্স এত হবে কিন্তু দেখা যাবে যদি আপনার ভিডিও দুই একটা র্যাঙ্ক করে অনেক ভিউ হচ্ছে হুট করে ভাইরাল হইতেছে তাহলে দেখেন অটোমেটিক পারফরমেন্স বেড়ে গেছে তো আপনাকে আপনার ট্যাগটা করতে হবে আর বাকিটুক ইউটিউবে করে দিবে ঠিক আছে এই পারফরমেন্স এটা আমাদের কাছে না আপনি উপরেরটা করবেন নিচের টাকাই হয়ে যাবে ঠিক আছে তাহলে মোটামুটি আপনারা ভিডিআই কীভাবে কিভাবে সাইন আপ করতে হয় এবং কিভাবে অ্যাড করতে হয় এটা আশা করি বুঝতে পারছেন এবার আমরা সরাসরি দেখব যে কিভাবে একটা ভিডিও আপলোড করব এবং এই ভিডিওটা এসিও e করব কেউ কি ঢুকতে পারতেছে না নাকি না কেউ তো নাই ঠিকই তো আছে ওকে এবার আমার আমার চ্যানেল আসলাম এটা হচ্ছে মূলত রিল্যাক্স মিউজিক একটা চ্যানেল তো আমি চাচ্ছি এইটার ভিতরেই মূলত আমি একটা ভিডিও আপলোড করব এবং সেই ভিডিওটাকে এসিও e করা দেখাবো এখানে আমার একটা টাইটেল দেওয়া আছে ওকে তো আমি একটা কাজ করি আপলোডে ক্লিক করব আপলোড এখানে দেখেন একটা আইকন আছে হ্যাঁ প্লাস আইকন এখানে আপনি আপলোডে ক্লিক করবেন এখানে অনেকভাবে করা যায় তো ওকে আমাদের লোড নিচ্ছে ওকে এখানে আমরা চাইলে কোনো একটা ভিডিও মানে ডাইরেক্ট ড্রপ ডাউন করে দিয়ে দিতে পারবো অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা ফাইলটা নিতে পারবো আপনি দুইভাবে করতে পারবেন ধরেন আমি প্রথমটা দেখাই সিলেকশন করা ধরেন আমি এখানে ক্লিক করলাম আমার কম্পিউটারে নিয়ে যাবে ঠিক আছে কম্পিউটারে নিয়ে গেলো এই যে আমি চাচ্ছি এই ভিডিওটাকে আমি পাবলিক করতে তাহলে আমি এটার উপর ক্লিক করব এখানে ওপেন করবো পাবলিক হয়ে যাবে অথবা আপনি সরাসরি এভাবে ড্রপ ডাউন করে আপনি এখানে দিয়ে দিতে পারবেন আপনি ওই কম্পিউটারের ফাইলটা এখানে বের করে এইভাবে দিয়ে দিতে পারেন ড্রপ ডাউন তো আপনি দুইভাবে করতে পারেন ওকে হয়ে গেল তো ওকে আমার ভিডিওটা এটা হচ্ছে আপলোড এই যে দেখেন নিচের দিকে আপলোডিং লেখা আসতেছে তো ওকে আমি একটা কাজ করি আমার ট্যাগগুলো হচ্ছে অ্যাকুরেট ট্যাগ সবগুলোর একই ট্যাগ ব্যবহার করি আমি ওকে আমি এবার একটা কাজ করি আমার ইউটিউবে আবার যাব আমি ওকে এখানে কিছু জিনিস আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে ওকে তো প্রথমে আছে টাইটেল তারপরে আছে ডেসক্রিপশন তারপরে আছে থাম থামলেন ওকে ধরেন এটা হচ্ছে আমার টাইটেল টাইটেলটা আমি কপি করলাম কপি করে আমি প্রথমে দিয়ে দিলাম ধরেন আমি এখানে দিয়ে দিলাম ওকে ফাইন দিয়ে দেওয়ার পর এবার আমার ধরেন আমার এই ভিডিওটা হচ্ছে রিল্যাক্স মিউজিকের জন্য রিল্যাক্স মিউজিক হ্যাঁ ঘুমানোর আগে মানুষ এগুলো ভিডিও দেখে তো ডিপ আমি এইটা কাজ করব কি এটা আমি কপি করব কপি করে আমি এই কিওয়ার্ডগুলো কোথায় আছে আমি সেটা বের করবো আমি যদি এবার গুগলে যা সার্চ করি বা ইউটিউবে যা সার্চ করি তাহলে অনেকগুলো ট্যাগ সিস্টেম পেয়ে যাব আমি প্রথমে আমি ইউটিউব থেকে দেখি তারপরে আমরা অনেকগুলো ওয়েবসাইট থেকে দেখব বা টুলস থেকে দেখব কিভাবে বের করতে হয় তো দেখেন এগুলো ভিডিও প্রচুর চলে দেখেন তিন ঘন্টা মানে রাতে ঘুমানোর আগে অনেক মানুষ এই ভিডিওগুলো দেখে ঘুমায় পড়ে যেমন আমরা ঘুমানোর আগে কোরআন তালত শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি ওরা হচ্ছে এরকম তো এখানে দেখেন ওয়ান মিলিয়ন দেখেন কি পরিমাণ বেশ মানে ভিউ হয়েছে তিনশো ছিয়াশি মিলিয়ন তো এই হচ্ছে মিউজিক আমি চাচ্ছি এই মিউজিকটার আমার ট্যাগের সাথে এটা মিল আছে তাহলে আমি এটা কপি করব মানে এখানে যাব আমি এই ভিডিওটা ওপেন করব ওকে তো কপি করার পর মানে ওপেন করার পর আমি ওর ট্যাগগুলো আমি চাইলে দেখতে পারবো ওকে দেখি কোথায় তার ট্যাগগুলো তো আমার মূলত প্রথম যেটা আছে কিওয়ার্ড এভরি হেয়ার এখানে তারা আমাকে ভিডিওগুলো দেখ মানে ভিডিও ট্যাগগুলো আমার এখানে দেখাচ্ছে তো আমি এভাবে দেখবো না আমি চাচ্ছি যেটা যেটাতে র্যাঙ্ক করছে মানে যেটা যেটাতে পজিশন আছে ওইগুলো আমার নেওয়ার চিন্তা ভাবনা থাকবে ওকে এটা লোড শেষ হোক ওকে পারফরমেন্স কত আছে পারফরমেন্স ওকে দেখেন যেটা যে পজিশনে আছে এগুলো আমরা ট্রাই করব নেওয়ার জন্য যেটা পাঁচ নাম্বার বা এক নাম্বার দুই নাম্বার পজিশনে থাকবে ওইগুলো আমরা বেশি ব্যবহার করার ট্রাই করব হুম তাহলে ওগুলো আমাদের কাজে লাগবে এবার কথা হচ্ছে কি আমি যে কোনো ট্যাগ দেখলে কি আমি ওইগুলো ব্যবহার করব না এখানে ওইগুলো ব্যবহার করা যাবে না আপনার এখানে যে ট্যাগগুলো আছে এটার উপর বেস করে মানে এরকম ট্যাগগুলোকে আপনাকে বের করে বা এই ট্যাগগুলো লিখে সার্চ করবেন ওই যে রিলেটেড ভিডিওগুলো বের হবে ওইখান থেকে আপনি ট্যাগ চাইলে নিতে পারবেন আপনার ফার্স্ট কাজটা কি হবে প্রথমে একটা সুন্দর একটা টাইটেল লেখা সেই টাইটেলের ভিতরে অবশ্যই আপনার কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করা থাকবে মানে আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা আপনার টাইটেলের ভিতরে অবশ্যই থাকতে হবে এবার কথা হচ্ছে আপনি যদি ধরেন টাইটেল না পান তাহলে কি করবেন আপনি জানেন যে আপনার চ্যানেলে নিউজ কী ধরেন আমার চ্যানেল হচ্ছে ডিজিটাল মার্কেটিং তাহলে আমি ডিজিটাল মার্কেটিংয়ের একটা ভিডিও বানাইছি ধরেন ওইখানে আমি বলতেছি ডিজিটাল মার্কেটিং কি তাহলে আপনি যদি এখানে লেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং তাহলে এরকম অনেক ভিডিও পাবেন এবং তাদের টাইটেলগুলো নিয়ে কিছুটা চেঞ্জ করেন কেউ লাগাইছে বাইশ আপনি ওখানে তেইশটা ব্যবহার করে আপনি আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন তাহলে কাজটা এইভাবে করতে হবে তো সেম আপনি ধরেন আমার এটা হচ্ছে আমার টাইটেল টাইটেলটা আমি প্রথমে প্রথমে দেওয়ার পর আপনার পরে যে ডেসক্রিপশনটা থাকবে ডেসক্রিপশনের প্রথমে আপনি এটা দিয়ে দিবেন আপনার কাজ হচ্ছে এটা প্রথমে এটা দিয়ে দিবেন যে কোনো টাইটেল থাক না কেন আপনার ভিডিওর ওই টাইটেলটাকে হুবাহুব কপি করে আপনার ডেসক্রিপশনের প্রথমে দিয়ে দিতে হবে যদি না দেন এটা না দিলে কি হয় সেটাও আমি একটু পরে দেখাচ্ছি সমস্যা নেই এবার আমি চাচ্ছি যে এটার উপর একটা বেস করে একটা ডেসক্রিপশন লিখতে ওকে এটা কিভাবে লেখা যায় ধরেন এটার উপর ওকে আমি এইটা কপি করলাম এই ট্যাগটা কপি করে এখানে গেট এআই ডেসক্রিপশন এখানে ক্লিক করব এখানে দেখেন একটা জায়গা আছে এখানে আমরা এটা পেস্ট করে দিব এবং এখানে জেনারেটে ক্লিক করব। তাহলে তারা এই ডেসক্রিপশনের উপর বেস করে মানে সরি এই কিওয়ার্ডের উপর বেস করে তারা একটা সুন্দর একটা আমাকে ডেসক্রিপশন লিখে দিবে হ্যাঁ আমি এই ডেসক্রিপশনগুলোকে জাস্ট ইনসার্ট করে দিব তো আমার ডেসক্রিপশনের সাথে মানে আমার টাইটেলের সাথে ডেসক্রিপশনটা কিন্তু মিল রেখে তারা আমাকে একটা ডেসক্রিপশন তৈরি করে দিছে মানে আমার টাইটেলের সাথে মিল রেখে তো বা আমার ট্যাগের সাথে মিল করে তাহলে আমি কি করব এটা আমি যে আমার যে টাইটেলটা আছে এটা আমি আবার প্রথমে কপি করে দেবো কারণ এটা আমার নিচে চলে আসে হয়ে গেছে আমার ডেসক্রিপশন লেখা এবং হচ্ছে টাইটেল দেওয়া তার মানে আমার আপনার কাজ হলো এখানে শেষ এবার কথা হচ্ছে আপনার যদি ডিসক্রিপশন থাকে আপনার চ্যানেলে সেটাই ব্যবহার করতে পারবেন সমস্যা নাই কিন্তু আমি এখানে লিখে নিলাম এখানে যেটা লেখছে ওইটার উপর বেস করে মানে এখানে কিভাবে কি করছি এগুলোই লেখছে তারা <laughs> মনের মতো করে তো আপনি চাইলে বাংলাটাও দেখে নিতে পারেন যদি এটা পছন্দ না হয় নেক্সট আরেকটা দেখতে পারেন তো এইভাবে আপনি অনেক ডেসক্রিপশন বের করতে পারবেন তো একটা সুন্দর একটা সিস্টেম দেখলাম ডেসক্রিপশন লেখা ওকে দেখেন আপনি কি ঘুমাতে কষ্ট পাচ্ছেন আপনার ঘুম পেতে এবং ঘুমিয়ে থাকা কঠিন মনে হয় আপনি কি ঘুমাতে মানে আপনি কি ঘুমাতে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের রিল্যাক্স মিউজিক চেষ্টা করছেন এই যে বুঝছেন খালে পাম আর পাম ওকে তো আপনার কাজ হচ্ছে এটা আপনি এইভাবে আরও যদি মনে হয় যে না আরেকটা বের করবেন তাহলে নিচের দিকে এসে আপনি আবার এই যে এখানে ক্লিক করবেন তাহলে আরেকটা ওইটার ডেসক্রিপশন বের হবে আপনি চাইলে আরেকটা ব্যবহার করতে পারেন অথবা আপনি ট্যাগটা ঘুরিয়ে দিলে আরেকটা মানে ডেসক্রিপশন দ্বারা লিখে দিবে তাহলে আপনার ফার্স্ট কাজটা কি প্রথমে আপনি টাইটেল দিবেন দ্বিতীয় নাম্বারে দিবেন হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন না দিলে আপনার এসিওর e কোনো র্যাঙ্কিং বাড়বে না এখন দেখেন আমাদের এসিওর e র্যাঙ্কিং আছে কত জিরো পার্সেন্ট পঞ্চাশের ভিতরে তো এটা দেওয়ার পর তারপরে আপনার যে মূল ডেসক্রিপশনটা থাকবে ওইটা আপনি এখানে পেস্ট করে দিয়ে দিবেন এবার আসি হচ্ছে এই জায়গায় আমরা ট্যাগ ব্যবহার করব তো এবার ট্যাগ না দিলে কি হবে ট্যাগ দিলে কি হবে কারো কি এরকম প্রশ্ন আছে ট্যাগ ধরেন দিলাম না কোনো ভিডিওতে না ট্যাগের সাথে কোনো বিষয় নাই কিন্তু এখানে ট্যাগগুলো দিলে আমরা যেমন ধরেন আপনাকে যদি দেখাই ধরেন ডক ডক লিখে যখন আমি সার্চ করব দেখেন একটা এক্সাম্পল তাহলে দেখবেন যে ডকের পাশাপাশি কয়েকটা ডক রেজাল্ট এখানে সার্চ দেখাবে মানে কয়েকটা সার্চিংয়ে দেখাবে শুধু ডকের ভিডিও তারপরে দেখবেন যে বিভিন্ন ধরনের ভিডিও আপনার এখানে শো করবে দেখেন একটু আমরা দেখি okay dog dog okay dog আমরা কিছুক্ষণ পরে দেখলে অন্য কিছু বাইরাবো কিউট ডগ অনেক সুন্দর সুন্দর বের হইতেছে এই যে একটা চলে আসছে খরগোশ দেখছেন একটা চলে আসছে গোড়ার আবার এই একটা দেখেন এটা কি কুত <laughs> মানে কুত্তা না বিড়াল ওকে এখানে বিড়াল কুত্তা দুইটি আছে তো আবার এই একটা দেখেন এটা একটা সিনেমা চলে আসছে মানে কুত্তার সিনেমা যেটা বলি আমরা তো আপনি একটু নিচের দিকে আসলে অনেক জায়গায় দেখবেন যে বিভিন্ন ধরনের আজাইরা সার্চ আছে এই যে দেখেন এখানে একটা বেড়ার মানে বেড়া বা দুম্বা বলে ওইগুলোর ভিডিও আছে তো আপনি দেখতে পারবেন এরকম অনেক ভিডিও আছে আপনার সামনে শো হবে কিছু দূর গেলে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের শুধু যে এই রিলেটেড আসবে তা না এই যে একটা ভিডিও এখানে চলে আসছে হ্যাঁ তো এর ভিতরে থাকতে পারে আবার নাও থাকতে পারে হয়তো কোনো একটা ছোট্ট একটা জায়গায় আপনার কোনো একটা অংশ দেখাইছে তো এই জন্য হয়তো আপনি সার্চিংয়ে চলে আসছে তো এখানে আপনি দেখবেন যে আপনি একজাক্টলি এই যে দেখেন গোপাল বার চলে আসছে ঠিক আছে গোপাল বার চলে আসছে তো কথা হচ্ছে কারো ওইখানে ইয়ে আসতেছে তো আপনি যদি এভাবে খুঁজেন দেখবেন যে অনেক সার্চিংয়ের বাইরে মানে আপনার মেন নিশ বা মেন যে কিওয়ার্ড আছে আপনি যে রিলেটেড ভিডিও চাচ্ছেন ওই রিলেটেড ভিডিও না আসে অন্য বিভিন্ন ধরনের ভিডিও চলে আসতেছে কিন্তু এখানে একটা সার্চিংয়ের অপশন আছে যেমন আপনি যদি প্রথমে হ্যাশটা যোগ করে দেন তাহলে দেখবেন যে এটার বিভিন্ন ধরনের একটা রুমই তৈরি হয়ে যাবে মানে এটার আন্ডারে কতগুলো চ্যানেল আছে এবং কত ভিডিও আছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন যারা এই হ্যাশট্যাগুলো ব্যবহার করছে ডগ হ্যাশট্যাগ তাদের অল যত ভিডিও আছে সবগুলো এখানে দেখতে পারবেন এটা একটা ধরেন ফোল্ডার সিস্টেম হয়ে রয়েছে বুঝছেন এখন যদি আপনি এই হ্যাশট্যাগটা আপনার চ্যানেলে ব্যবহার করেন তাহলে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের ভিডিওটা এইখানে শো করবে এটার আন্ডারে চলে যাবে তার মানে অনেকজন আছে যারা হ্যাশট্যাগ লিখেও সার্চ করে বুঝছেন ব্যাপারটা হ্যালো এটা একটা জটিল একটা সার্চ এটা দিয়ে অনেকজনে সার্চ করে সেই জন্য তাহলে আমরা যদি চাই যে আমাদের কিওয়ার্ড দিয়ে যদি র্যাঙ্ক যদি প্রথম অবস্থা না হয় তাহলে আমরা কিছু হ্যাশট্যাগ দিয়েও তো আমরা ট্রাফিক পেতে পারি মানে ভিউ পেতে পারি তো আপনি চাইলে আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এই হ্যাশট্যাগুলো সবসময় আপনার যে ই থাকবে ওইগুলোকেই ট্রাই করবেন মানে আপনার যে ট্যাগগুলো থাকবে ওই ট্যাগগুলোই ট্রাই করার চেষ্টা করবেন মানে আপনার নিস রিলেটেড ট্যাগগুলোকে আপনি হ্যাশট্যাগ বানাবেন ধরেন এখানে আমি যদি দেখি রিল্যাক্স মিউজিক এগুলোই দেওয়া আছে ওকে আমি এটা কপি করতে পারি আর এখানে কোনো সমস্যা হয় না কপি মপি এত আপনি শুধু ভিডিও ডাইরেক্ট মেরে দিতে পারবেন না আর সব কিছু কপি করা যাবে ওকে এটাই আমি ধরেন কপি করলাম কপি করে আমি ব্যবহার করলাম ধরেন এটা আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে দেখেন এই হ্যাশট্যাগের আন্ডারে কত মানুষ আছে এগুলো আপনি দেখতে পারেন এত মিলিয়ন ভিডিও আছে এত মিলিয়ন চ্যানেল আছে এটার আন্ডারে কত যেটা সব থেকে বেশি ওগুলো নেওয়ার ট্রাই করবেন এই হ্যাশট্যাগ কোথা থেকে নিতে হয় এরকম অনেক হ্যাশট্যাগ জেনারেটার টুলস আছে আপনি যদি যান লেখেন যদি YouTube YouTube hashtag hashtag generator তাহলে আপনি এখানে অনেক টুলস পাবেন যেগুলোতে হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন এই যে একটা আছে YouTube tag generator hashtag generator hashtag generator তো আপনি এখানে আসেন একটাতে যান যে কোনো এখানে এক একটার একটা ডিজাইন তো এখানে এসে আপনি লিখতে পারবেন দেখি আমি ডক লিখি দেখি কোনো আসে কিনা ক্যাপচা পূরণ করতে হবে আবার ওকে এখানে দেখেন কিছু হ্যাশট্যাগ তারা বের করে দিছে তো এই হচ্ছে কাহিনী এটাতে আপনি এরকম অনেক টুলস আছে যেগুলোতে আপনি সহজে এই কাজগুলো করে ফেলতে পারবেন হ্যাক হ্যাশট্যাগ রিলেটেড মানে ডক রিলেটেড যত হ্যাশট্যাগ আছে পপুলার যে হ্যাশট্যাগুলো আছে আপনি এখান থেকে কপি করতে পারবেন এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে ওকে এই হচ্ছে কাহিনী তো প্রথমটা প্রথমটা আমি বুঝাইতে পারছি টাইটেল সম্পর্কে ডেসক্রিপশন ডেসক্রিপশন সম্পর্কে মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চিন্তা ভাবনা করছি বা দিছি তো এখানে আপনার যে এই ভিডিওর যে একটা থামলেন থাকবে তো ওইটা আপনি এখান থেকে দিতে পারবেন এখানে আপলোডে ক্লিক করবেন তাহলে আপনি বাইর থেকে যে ডিজাইন করা থাকবে ওইটা আপনি এখান থেকে এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে যেহেতু আমার নাম আমার এই চ্যানেলের এটার কোনো থামলেন আমি বানাই নাই সেই জন্য আমি ভিডিওর ভিতরে তারা একটা সাজেস্ট করতেছে আমাকে অটোমেটিক যে তুমি এটা ব্যবহার করতে পারো ওকে আমার কাছে এটা ভালো লাগছে আমি এটাই নিলাম নিয়ে আমি এখানে সিলেক্ট করলাম আপনারা যদি প্রথমটা ভালো লাগে তাহলে প্রথমে ক্লিক করবেন তাহলে প্রথমটা হয়ে যাবে সে মধ্যেরটা যদি ভালো লাগে মধ্যেরটাতে ক্লিক করবেন ইউটিউব যেহেতু সাজেস্ট করতেছে মধ্যেরটা আমি মধ্যেরটাই থামলাইন হিসাবে নিলাম তো এবার হয়ে গেল এখানে বলতেছে এটা কি অডিয়েন্স কারা হবে এটা কি বাচ্চাদের হবে না বাচ্চাদের হবে না ওকে আমরা no it's on not made for kids এটা আমরা ব্যবহার করব সবসময় এটা দিয়ে দিব দেওয়ার পরে পেড প্রমোশন করবেন কিনা না করবেন দরকার নাই যে বাই ডিফল্ট যেরকম আছে এরকমই থাক ঠিক আছে অটোমেটিক ক্যাপশন থাকবে কি না এরকমই থাকবে টিকমার্ক যেরকম থাকার কথা সেরকম থাকবে এবার এটা হচ্ছে আমাদের মেন কাজ এখানে তো এখানে আমরা ট্যাগ জেনারেট করার জন্য অনেকগুলো সিস্টেম আছে অনেকগুলো সিস্টেম ওকে লাস্টের দিকে আপনাদের একটা জিনিস দেখাবো খুবই স্পেশাল একটা জিনিস তো ওইটা আমি লাস্টের দিকে রাখছি কারণ ইউটিউবের মাঝে যদি এটা ব্যবহার করি ওটা ঝামেলা হতে পারে আমার তো এটা ভিডিওর বাইরে থাকবে তো এবার আমরা ট্যাগগুলো কিভাবে নিব ধরেন আমরা চাইলে এখান থেকে যে ট্যাগগুলো আছে না এ আমাদের চ্যানেল রিলেটেড এইগুলো চ্যানেল তাহলে আমি এখানে যে ট্যাগগুলো আছে পপুলার ট্যাগগুলো আমি এগুলো কপি করব কপি কন্ট্রোল সিতে ক্লিক করবেন এবং এখানে পেস্ট করে দিতে পারবেন ওকে তারপরে আরেকটা সিস্টেম আছে যদি আপনার মনে হয় আপনি সবগুলো ব্যবহার করবেন তাহলে এই যেখানে দেখেন একটা লিঙ্কের মতো আছে না ডাউনলোডের পরে এখানে ক্লিক করবেন তাহলে আপনার সমস্ত ট্যাগগুলো কপি হয়ে যাবে আপনি এখানে এসে শুধু পেস্ট করবেন সবগুলো ট্যাগ এখানে চলে আসবে বুঝতে পারছেন হ্যালো একদম সহজ না তো এরকমভাবে আপনি চাইলে আরও কিছু চ্যানেল দেখে তাদের পাঁচটা ছয়টা চ্যানেল দেখে তাদের ট্যাগগুলো যেগুলো টপ টপ ট্যাগগুলো ওইগুলো আপনি নিতে পারেন রিসার্চ করে এবার আপনার মনে হলো এই রিলেটেড ট্যাগগুলো আপনি চাচ্ছেন বাইর থেকে বের করে মানে সহজে বের করার জন্য তাহলে এখানে লিখবেন হচ্ছে ইউটিউব ট্র্যাক জেনারেটর এটা লিখে সার্চ করবেন লেখে এখানে প্রথম দ্বিতীয়টা যেটা পাবেন র্যাপিড ট্যাক্স এখানে আপনি ক্যালিক মানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে এসে জাস্ট আপনি এই ট্যাগ মানে এই ট্যাগটা লেখে আপনি জাস্ট সার্চ করবেন সার্চ করে এখানে ইন্টারে চাপ দিবেন অথবা এই যে ই আছে ওইখানে ক্লিক করবেন তাহলে এই রিলেটেড যত ট্যাগ আছে মোটামুটি পপুলার ট্যাগগুলো আপনাকে এই এআই বের করে দিবে মানে এই টুলসটাই আপনাকে বের করে দিতে পারবে এবং এইগুলো ট্যাগ আপনি চাইলে এখানে এক ক্লিকে কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তাহলে আর একটু সহজ হলো না তো এবার গেল এই একটা মেথড চাইলে এরকম অনেকগুলো টুলস আছে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু র্যাপিডটাই র্যাপিড ট্যাক্সটাই সব থেকে বেটার আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন তো এবার আসি বিডিআই কিউর কাজটাকে বিডিআই কিউ দিয়েও আমরা কিন্তু চ্যানেলের মানে ট্যাগুলো আমরা বের করতে পারি এখানে দেখেন কিওয়ার্ড এখানে লেখা আছে না এখানে আমরা ক্লিক করব। চলে আসলো এখানে এসে আমরা ধরেন আমাদের যে ট্যাগটা আছে ওইটা লিখে আমি সার্চ করব। ধরেন এই রিলেটেড এই ট্যাগটা আমি ব্যবহার করি তাহলে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করবো তার মানে আমার ট্যাগটা ওইখানে বসা শুরু হয়ে গেছে ধরেন এটার কত মিলিয়ন সার্চ ভলিউম আছে কতটা হাই এগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি অডিয়েন্স তো এইভাবে দেখে দেখে আপনি ই করতে পারেন তো এটা হয়ে গেল আমি চাচ্ছি যে এটার ভিতরে কয়টা ট্যাগ আছে এটার উপর ক্লিক করবো আরও ট্যাগ নেওয়ার জন্য তাহলে আবার এখানে আরও কিছু বেরোবে আবার ধরেন আমি এটা নিলাম তাহলে এটার উপরে আবার ক্লিক করলাম তাহলে আরও ট্যাগ বেরোবে ডিপ সেলফ মিউজিক তো আমি এটার উপর ক্লিক করলাম আবার ধরেন এখানে ক্লিক করলাম তাহলে আবার আসবে তো আবার ধরেন মোটিভেশনাল মিউজিক তো এখানে ক্লিক করলাম আবার উপরে আসবে এইভাবে আপনি ট্যাগগুলো বের করতে পারেন অথবা আপনি ডাইরেক্ট চলে যাবেন V I D I Q vidIQ লেখে সার্চ করবেন এখানে তাদের ওয়েবসাইটে চলে যাবেন ওকে সাইন আপ করা তো ছিল লগইনই করে ফেলি ওকে হয়ে গেছে তো আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ যেটা আছে কিওয়ার্ড আমরা এখানে ক্লিক করব তো এখান থেকে আমি আমাদের ট্যাগটা এখানে নিয়ে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে আমি যদি ইন্টারে চাপ দিই এই রিলেটেড ট্যাগ আপনাকে তারা মোটামুটি বের করে দিবে দেখেন এখানে কিছু ট্যাগ বের করে দিছে তারপর এখানে কিছু ট্যাগ ব্যবহার করে দিছে আইডিয়া দিয়ে দিছে এখানে কি ধরনের টাইটেল ব্যবহার করতে পারেন সেটার একটা আইডিয়া দিয়ে দিছে তারও কতগুলো চ্যানেলে এই ধরনের ট্যাগগুলো ব্যবহার করছে টপ ট্রেন্ডিং ভিডিও যেগুলো এইগুলোর ট্যাগগুলো তারা এখানে ব্যবহার করতে দিছে এবং ভিউ মোড়ে যদি ক্লিক করেন আরও ম্যাচিং ট্যাগগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি এটার প্রিমিয়াম বাসনটা আপনার কিনা থাকে তাহলে আরও অনেক ট্যাগ আপনি এখান থেকে বের করতে পারবেন তাহলে এইগুলো আরেকটা মেথড তো এইভাবে আপনি চাইলে একজনের ভিডিও থেকে আরেকজন এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি ট্যাগগুলো বের করতে পারবেন তো হয়ে গেল আমাদের ট্যাগ বের করা তো ওকে মনে হয় তিনটা বেশি দিয়ে ফেলছি পাঁচশোটা দেওয়া যাবে তো আমি একটা কেটে দিই আপাতত ধরেন ওকে এটা আমি কেটে দিলাম তিনটা এবার নিরানব্বইটা হয়ে গেছে এবং আপনি যে টাইটেলের ট্যাগগুলো ব্যবহার করবেন এই একটা ট্যাগ এই একটা ট্যাগ এই একটা ট্যাগ এই ট্যাগুলো অবশ্যই যেন আপনার ডেসক্রিপশনের ভিতরে আপনার যে মূল ট্যাগটা থাকবে সেই ট্যাগটা মাস বি আপনার এই কিওয়ার্ডের এখানে রাখতে হবে মানে প্লেসমেন্ট করতে হবে তো এখন দেখেন আমাদের e এসিওর স্কোর কত আছে দেখেন পঞ্চাশের ভিতরে আমরা পরীক্ষায় কত পাইছি পঞ্চাশ তাহলে তো পাশ করছি তাই না এখন বাকিটা তো পারফরমেন্সের উপর করবে ভিডিও বা চ্যানেলের পারফরমেন্সের উপরে ওইটুক গ্যারান্টি কিন্তু আমাদের কাজ যতটুকু আমরা এটা কিন্তু করে ফেলছি দেখেন ফিফটি ফিফটি করে ফেলছি এখানে ফিফটি এখানে ফিফটি তার মানে আমাদের কাজটা ফুললি ভালোভাবে হয়ে গেছে দেখেন সব কিছুতে ট্যাগ ভলিউম পাশের ভিতর পাশাপাশি কিওয়ার্ড টাইটেল ডেসক্রিপশন এগুলো সবটির ভিতরেই আমরা পাশের ভিতরে পাস পাইছি পরীক্ষায় তো এবার আপনার মনে হইলো আমার একটা কথা আপনি মিস করে আপনি বললেন যে না ভাই বলছে যে আমার গিগ ডেসক্রিপশনের প্রথমে ট্যাগটা দিতে আমি দিব না মানে আমার যে টাইটেলটা আছে ওইটা আমি দিব না ওকে ধরেন এটা আমি দিব না তো ওকে একটু পরে আমরা আশা করি দেখতে পারবো এটা কমে যাওয়ার কথা কমে যাবে মাসবি ওকে এখন হয়তো কমতেছে না ওকে যাই হোক এটা আমরা দিয়ে দিই পরে আমরা দেখাচ্ছি সমস্যা নাই ওকে এটা কমে যাবে ওকে এটা আপনি একটু নিজেই দেখে নিয়েন কমে যাবে এটা এসি স্কোর তো যাই হোক এইটা আমরা আপাতত পরে দেখাচ্ছি ওকে নেক্সটে আমরা চলে যাব এবার আমাদের এই কাজগুলো কমপ্লিটলি করা শেষ তো এবার দেখেন এখানে কিছু আছে ভিডিও ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কী হবে আপনি যদি বলেন যে আপনার ভিডিওটা বাংলা ইংলিশ অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে থাকুক না কেন কেউ কিছু বলবেন হ্যালো তো আমি এখান থেকে ধরেন আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ধরেন বাংলা আমার যেহেতু ইংলিশ এটা ল্যাঙ্গুয়েজই নাই তাই হোক আমি একটা আপাতত বাইটা ফল ইংলিশটা সিলেক্ট করে দিই ইংলিশ নাই যেহেতু ইংলিশ ওকে পাইসি পাইসি এই যে ইংলিশ ওকে ইংলিশটা দিয়ে দিলাম এটা যেরকম আছে এরকমই থাক লোকেশন ভিডিওর লোকেশন অনেক ভিডিওতে দেখতে পারবেন তারা লোকেশন অ্যাড করছে ছোট্ট করে দেখবেন যে ভিডিওর নিচে লেখা থাকে বাংলাদেশ ট্যাগুলো দেখা যায় না তো আপনি যদি এখানে লিখে দেন ইউএসএ আপনার দেশ আপনি যে দেশেই করতে চাচ্ছেন ধরেন আমি ইউএসএ দিয়ে দিলাম আমার এই চ্যানেলটা ইউএসের জন্য যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ দিয়ে দিবেন আপনার যে দেশে দেখাতে চাচ্ছেন ওই দেশের এখানে দিতে পারেন তাহলে একটু ভালো কাজে দেয় এবং কমেন্টগুলো এখানে দেবেন হোল্ড অবস্থায় থাকবে এগুলো আপনি দেখে তারপরে এটা ডিলিট করে দিবেন যদি কেউ বাজে কমেন্ট করে তাহলে এখানে হোল্ড অবস্থায় থাকবে আপনি যখন রিভিউ করে দেখবেন যে না ভালো কমেন্ট করছে তাহলে রাখবেন আর যদি খারাপ কমেন্ট করে তাকে চ্যানেল থেকে রিমুভ করে দেবেন তার চ্যানেলে ভিডিও দেওয়ার অধিকার নাই মানে অধিকার হারায় ফেলছে অনেক পাগল ছাগল আছে সহজ কথা তারা ভিডিওতে এমনিতেই দেখবেন যে মানে ইসলামী ভিডিও চালাইছে সেখানেও যায় দেখবেন যে উল্টাপাল্টা কমেন্ট করতেছে তো যেটা দেখবেন যে না এটা আসলেই অন্য মাইন্ডের ছেলে পেলে তো এখান থেকে হোল্টে তো থাকবে আপনি দেখে তার চ্যানেল আপনার চ্যানেল থেকে একদম ই করে দিবেন রিমুভ করে দিবেন মানে চ্যানেলটাকে ডিজেবল করে দিবেন তার সামনে আর দেখবে না মানে তার সামনে হাইড করা থাকবে আপনার চ্যানেল তো তার দেখার অধিকার নাই ওকে এখানে লাইসেন্স কি দিবেন ইউটিউবের লাইসেন্স দিবেন না ক্রিয়েটিভ কমন্স যদি ক্রিয়েটিভ কমন্স দেন তাহলে এই ভিডিওটা সবাই পাবলিক করতে পারবে আর যদি আপনি বলেন যে না আমি ক্রিয়েটিভ কমন্স দিব না ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স দিব তাহলে ইউটিউব এই কপিরাইটটা দেখবে মানে সাথে সাথে খারো চ্যানেল পাবলিক করতে দেবে না অথবা পাবলিক করলে সেটা কপিরাইট বা স্ট্যাক অটোমেটিকলি পড়ে যাবে তো এইগুলো কাজ এবার আমরা ধরেন এখানে কাজ শেষ হওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব তো এখানে আসলাম যদি আপনার মনিটাইজেশন থাকতো তাহলে আমরা সুন্দর করে এখানে অ্যাড বসাইতে পারতাম সুন্দর করে এখানে আমরা অ্যাড বসাইতে পারতাম অ্যাডের একটা অপশন আসতো তারও কিছু অপশন আপনারা পাইতেন এবার আসি হচ্ছে অ্যাড অ্যাড সাবটাইটেল তো এটা যদি চান সাবটাইটেল আপনি বসাইতে পারেন এখান থেকে এখান থেকে ট্রাইপিং সাবটাইটেল অথবা একটা এক্সেল ফাইলে ওই ফাইলটা দিলে হয়ে যাবে আমি সবসময় এটা দিই সিএস লেখা থাকে আমার প্রতিটা ভিডিও দেখবেন যে সিএস থাকে হ্যাঁ সিসি মেবি তো এটা দিয়ে দিলাম অ্যাড অ্যান্ড স্কিন এটা কি এখানে যদি আমি ক্লিক করি ওকে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের অনেক ভিডিওতে দেখতে পারবেন যে এন্ড স্ক্রিন দেখায় যে এই ভিডিও শেষ হয়েছে এখানে আরও কয়েকটা ভিডিও শো করতেছে লাস্টের দিকে তো এটা কিভাবে করে এটা করে এখান থেকে ধরেন আমি এই ট্যাম্পলেটটা নিচ্ছি বা আমি ধরেন এখান থেকে আমি একটা বানাইতেছি ধরেন ভিডিও এখানে আমি এটা বানাইলাম ভিডিও দিলাম প্রথম আমি চারটা ভিডিও রাখবো ওকে আবার ক্লিক করলাম ভিডিওতে ধরেন দুইটা ধরেন দুইটা এখানে আমি দিয়ে দিলাম ওকে বরাবর ধরেন আবার নিচের দিকে আরেকটা দিলাম ওকে ওকে ধরেন এখানে আমি আরেকটা ভিডিও দিলাম ধরেন এখানে একটা প্লে লিস্ট দিয়ে দিলাম ধরেন প্লে লিস্ট নাই দিয়ে দিলাম আপাতত এক্সাম্পল <laughs> তো প্লে লিস্ট নাই ওকে আমি ডিলিট করে দিই এটা ডিলিটে ক্লিক করি ডিলিট হয়ে যাবে তো আমি ধরেন আবার ভিডিও দিয়ে দিই তো এটা হবে না একটা জিনিস আমার ভিডিও আছে একটা তো এইভাবে আপনি দিতে পারেন এবার চ্যানেলের চ্যানেল দিয়ে দেন ওকে চ্যানেল দিয়ে দেন ওকে অন্য চ্যানেল দিতে পারবেন দরকার নাই থাক আপাতত ধরেন তিনটা দিয়ে দিলেন অথবা একটা দিয়ে দিতে পারেন তো আপনি এভাবে অ্যাড করতে পারবেন ইচ্ছা মতে ধরেন আপনার যদি ভিডিও থাকে এখানে ক্লিক করবেন এখানে চুরস ভিডিও দিয়ে দিবেন এখানে আপনার যে ভিডিওটা থাকবে সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন সিলেক্ট করে তো এই হলো কাজ একটা ভিডিও দেখা শেষে মানুষের যদি ভালো লাগে আপনার আরেকটা ভিডিও তারা দেখতে পারবে এবার হয়ে গেল কাজ তো এবার আমরা চলে যাবো সেভ অ্যান্ড কন্টিনিউ বা সেভে ক্লিক করবো এবার আমরা আসি কার্ড স্ক্রিন কার্ড স্ক্রিনে হচ্ছে এটা হচ্ছে আপনার ভিডিও শেষে অটোমেটিকলি আপনার আরেকটা ভিডিও প্লে হবে আপনার একটা ভিডিও দেখছে একজন সাবস্ক্রাইবার তো আরেকটা ভিডিও আপনি অটোমেটিক দেখতে চাচ্ছেন বা অন্য একটা চ্যানেলে নিতে নিতে চাইতেছেন তাকে বা অন্য একটা প্লে লিস্টে অ্যাড করে দিতে চাইতেছেন তার সামনে অটোমেটিক তাহলে এটা আপনি করে ফেলতে পারেন তাহলে এখানে কী করবেন ভিডিও একটা ভিডিও দিয়ে দিবেন তাহলে ওই ভিডিওর ভিতরে এই ভিডিও শেষ হওয়ার পরে আপনার আরেকটা ভিডিও চালু হবে এতে আপনার ভিউ বাড়বে তো এই হচ্ছে কাহিনী আবার একটা প্লে লিস্টে দিয়ে দিতে পারেন তাকে একটা প্লে লিস্টে মুভ করে দিতে পারেন বা একটা আরেকটা চ্যানেল আছে আপনার সেখানে আপনি অ্যাড করে দিলেন তাহলে সেটাও করতে পারবেন ধরুন আমি চাচ্ছি আমার একটা ভিডিওতে অ্যাড করে দিতে তাহলে আমি চাচ্ছি এই ভিডিওতে অ্যাড করে দিতে এখানে দেওয়া শেষ হয়ে গেল তো এটা শেষ এবার আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এই ভিডিওর ভিতরে কোনো কপিরাইট ইস্যু আছে কি না সেটা তারা দেখে এখন ফাইনালি বলল যে এখন নাই কিন্তু এরপরেও থাকতে পারে ভবিষ্যতে দেখা দিতে পারে কিন্তু এটাই ফাইনাল রেজাল্ট না তো আপাতত তারা দেখাইতেছে নো নো কপিরাইট ইস্যু তো যদি কপিরাইট থাকতো তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছাম আপাতত নাই তাহলে আমরা নেক্সট করব। নেক্সট করে এবার আমরা চলে আসলাম এই জায়গায় তো এটা হচ্ছে প্রাইভেট প্রাইভেট জিনিসটা হচ্ছে আপনি ভিডিওটা প্রাইভেট কোন মহাপুরুষের আগমন ঘটলো এতক্ষণে তো আমি এখানে প্রাইভেটে ক্লিক করলাম প্রাইভেট করে যদি আপনার ভিডিও রাখতে চান আপনি যাকে যার ইমেল অ্যাড্রেসে অ্যাক্সেস দিবেন তিনি এই ভিডিওটা দেখতে পারবে অন্যথায় কেউ দেখতে পারবে না বোঝা গেছে তো এবার আসি আনলিস্ট আনলিস্ট অবস্থায় যদি রাখেন এই ভিডিওটা আপনার সাবস্ক্রাইবাররা দেখতে পারবে একবার নোটিফিকেশন যাবে তাদের কাছে তারপরে তারা কোনো লিস্টিংয়ে আপনার ভিডিওটা খুঁজে পাবে না ঠিক আছে একবার তাদের কাছে নোটিফিকেশন যাবে কিন্তু তারপরে তার আপনার ভিডিওতে কোনো জায়গায় খুঁজে পাবে না এই ভিডিওটা কোথায় আছে তো আপনি যাদেরকে লিঙ্ক দেবেন শুধু তারাই দেখতে পারবে পাবলিক পাবলিক অবস্থায় তো জানেন পাবলিক হচ্ছে গণহারে যা যেটা সবাই দেখতে পারবে এটা কোনো বাধ্যতামূলক নয় বাধা নাই তো আপনি পাবলিক যদি করেন পাবলিকে ক্লিক করবেন এবং সেটে মানে প্রিমিয়াম এটা যদি আপনি প্রিমিয়াম করে রাখতে চান যেমন আমার রাত তিনটার দিকে একটা ভিডিও পাবলিক হওয়ার সময় দেখবেন যে মনে হচ্ছে লাইভ করতেছি কিন্তু আসলে লাইভ না প্রিমিয়াম করে রেখে দিই ওইটা মনে হচ্ছে লাইভ চলতেছে প্রিমিয়াম ভিডিও তো এই